তেলাওয়াত আমরা মোটামুটি বুঝতে পারলাম এখন যারা মাজুর রয়েছেন কি অসুস্থ রয়েছেন মুসাফির রয়েছেন এদের উপর জাস্ট সংক্ষিপ্ত মাসলাটা বলবেন যে মাজুরিয়াতের জন্য কি রয়েছে এবং যারা মুসাফির রয়েছে এ সম্বন্ধে করণীয়টা কি রয়েছে বা তাদের জন্য আল্লাহ কি ছাড়টুকু দিয়েছেন ওনাদের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন আয়াম আম্মা আদুদাত গণনার দিন এবং ফমান কানা মিনকুম মারিদান আউওয়ালা সাফারিন সাফারিন যারা মরিজ রয়েছে অসুস্থ আরবি মরিজ মানে অসুস্থ হ্যাঁ, মরিজ আওয়ালা সাফারিন দাতুম মিন আইয়ামিন উখার তারা এটার কাজাকে অন্য মাসে আদায় করে নিলেন আচ্ছা। অন্য মাস যখন হবে ওই মাসে ওনারা যে কয়টা রোজা ওনাদের অসুস্থতার দরুন গেছে মানে এখন আরেকটু কথা আমি বলতে চাই একটু যাচ্ছে যে যারা মাজুরিয়াতে রয়েছেন অসুস্থ রয়েছেন বা সফরের মধ্যে রয়েছেন এই হালতে তাদের জন্য আল্লাহ সুযোগ তোমরা এখান থেকে সুস্থতা এবং সফর থেকে ফিরে আসার পরে পরবর্তী মাসের ফুলফিল করো এখন ধরেন এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে মাজুর এমন কেউ আছে যে যার পক্ষে পরের মাসেও কি অন্য সময়ও সে তোলা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এরকম মাজুর বা অসুস্থ ব্যক্তি কি করতে পারে তার জন্য কাফারা ব্যবস্থা রয়েছে ওটা আমি জানতে চাচ্ছি কি অনেকে এটা নিয়ে কিন্তু বিতর্কিত ইয়ে করে তো এই মাসলা কাফারার বিষয়ে আরো দীর্ঘ আলোচনা আছে আচ্ছা। কারণ ওর মধ্যে মোটামুটি তেরো থেকে সতেরোটার মতো কারণ রয়েছে বিভিন্ন আচ্ছা তো আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে পরবর্তী রমজানের আমরা কাফারা নিয়ে একটা সময় করে তো সংক্ষিপ্ত আমরা ইয়ে জানতে পারলাম করা হ্যাঁ, এখন কাফারাটা কিভাবে দিয়ে কিভাবে লাঘব করতে হবে সে মাসাইলের নেক্সট ইয়েতে আচ্ছা, শেষের দিকে এসে পড়ছি আমরা তো সংক্ষিপ্ত একটা কথা আপনার কাছে জানতে যাবো আমি মানে যেহেতু আপনি মুক্তি মানুষ আপনার কাছ থেকে জানাটা আমাদের দরকার রয়েছে তো সেই উদ্দেশ্যে আমি জানতে বারবার আপনাকে তো আরেকটা বিষয় রয়েছে যে ইখতলাফ ইখতলাফ নিয়ে আমরা জানি যে যেমন কিছু লোকে বলে যে তারাবির নামাজ আট রাখা কিছু লোকে বলে তারাবি বিশ রাখা তো এটা আসলে যারা আখিদা আহলে সুন্দর জামাতে আমরা বিশ্বাসী হচ্ছে আমরা বিশ রাখাতটাকেই সমর্থন করি আমি যতটুকু জানি আমরা বিশ রাখাতকে সমর্থন করি এবং বিশ রাখাত সম্বন্ধে আমরা সুস্পষ্ট খোলাসা আছি তো এই সম্বন্ধে আপনার মানে দু একটা কথা আমি আসলে যারা আটটাকাতের কথা বলেন তারাবি তো আসলে জ্ঞান তো আমরা জানি শয়তানের কম না কম না বহুত জ্ঞান তো আমার যতটুকু আমরা জানা গেছে যারা আটটাকাতের কথা বলেন এরা মানে এদের দিনই জ্ঞানও কম আর দুনিয়াবি জ্ঞানও কম দুটাই দিনই স্টাডিও কম আর জেহেনের কমজোরিও কম এদের না হলে এর ধরনের কথা কারণ ইবাদত যদি বেশি হয় আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত যদি বেশি করে তাহলে তো কোনো ক্ষতি ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই আমি উম্মতদেরকে আমি মুসলমানদেরকে কেন আমি বিশ আঘাত থেকে বিরত রাখবো আট টাকাত পড়লে তো আমার বিশ আঘাত হচ্ছে না আর আট টাকাতকে আমি মেনে নিলাম আমি আট টাকাতকে মেনে নিলাম মানার পর আমি যদি বিশ আঘাত পড়ি তো আট টাকাতকে আমার ওখান থেকে মাইনাস হলো না থাকলো কিন্তু যদি আট টাকাতেই আমি পড়ছি

কোট করে নিয়ে তারাবির বিষে ঢুকায় কিন্তু আমরা কি তাদের কথা শুনবো নাকি রাসুলের পাকে সাহাবি আজমানের কথা শুনবো এখন একটা বিষয়ের উপরে একটা সাহাবি যদি মত চালু করেন আর সকল সাহাবিদের যদি ঐক্যমত হয়ে যায় তখন তো সেই বিষয়টা ইজমাউল সাহাবা হয়ে যায় ইজমাউ সাহাবা সাহাবা ইজমানের ইজমা হয়ে যায় যখন সন্দেহ নাই সন্দেহ নাই উমর ফারুক রাজি আল্লাহ আনহু উনি দেখলেন যে রমজান শরীফ যখন আসতো কেউ বাসায় নামাজ পড়তেন কেউ যে যেভাবে পারতেন করতেন তিনি চিন্তা করলেন যে এটাকে একটা সিস্টেমেটিকলি আনা যায় কিনা তখন ওমর ফারুক আল্লাহ তালাহু উনি একটা উভয় হাদিসকে নিয়ে চিন্তা ভাবনা করলেন উনি দেখলেন যে বিশ রাকাত হচ্ছে সবচেয়ে সঠিক উত্তম ওমর ফারুক রাজিলানহু একদম খেলাফতের মাধ্যমে মসজিদে জারি করে দিলেন যে এশার নামাজের পর বিশ রাকাত তারাবি বা জামাত এইভাবে মসজিদে চালু হবে হ্যাঁ, এবং উনি চালু করার পর শুধু বসে থাকেন নাই মসজিদে যখন চালু হয়ে গেল উনি এবার টহল দেওয়ার জন্য বের হলেন যে দেখি আমি যে আচ্ছা, ফরমানটা দিলাম মসজিদে হচ্ছে কিনা যখন তিনি গেলেন দেখলেন কি সুন্দর সুহানা দৃশ্যটা হতে পারে যে সাহাবা আজমাইন ইমাম এবং পিছনে মুক্তাদিও সাহাবে আজমাইন বিশ রাখা তারাবি চলতেছে ওই দৃশ্য ওমর ফারুক নিজের চোখে দেখলেন দেখার পরে বললেন মা আহসানা বিদাতি এটা তো বিদাত কিন্তু দেখো না এটা কত উত্তম বিদাত উত্তম বিদাত বিদাত তো এটাও কিন্তু বিদাতটা কত উত্তম দেখো ফারুকে আজম আমি তো এই বিদাত চালু করছি সম্পৃক্ত হবে আচ্ছা, সম্পৃক্ত হবে অর্থাৎ এই ধরনের বিদাত করলে কোনো ইখতিলাফ নাই না যেটা আমরা করে আর একটা কথা আমার কথা হলো যখন ওমর ফারুককে আজম যখন এই বিষয়টা চালু করেছিলেন বিশ তারা তারাবির যখন ওমর ফারুক এটা চালু করেন তো ওই সময় কি আজকের চেয়ে বুঝদাওয়ালা কম ছিল ওই সময় ওসমান গানি তার বিরোধে যান নাই মনে কায়নাত কি ছেড়ে দিতে আলী হ্যাঁ, যদি ওমর ফারুক যদি ভুল করতেন জিয়ার ব্যাপারে আলী ব্যাপারে ওমর ফারুক বলতেন যে আলী যদি না থাকতো আমি ফারুকে আজম তো ধ্বংস হয়ে যেত তো ওই আলী কি ছেড়ে দিতেন ওনাকে যদি ভুল করতেন ওমর ফারুক বিশ্বাস করে সবাই তাকে আলী ছেড়ে দিতেন তো প্রত্যেক স্তরের সাহাবি ইজমা করে দিলেন যে যা করেছেন আপনি উত্তম বিদাত করেছেন ঐক্যমত হ্যাঁ, থাকলো এখন যেহেতু বর্তমান সময়ে এরকম মসজিদে গিয়ে হবে না তো বাসায় যে নামাজটা পড়বেন এ ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপট যেটা আমরা জানি যে করোনা ভাইরাসের জন্য পুরো বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ড লকডাউন অবস্থায় পড়ে আছে এবং মসজিদ মসজিদগুলোতে নামাজ তারা তারাবি যেটা নিজ নিজ বাড়িতে আদায় করার ঘোষণা দেওয়া হয়েছে সরকার কর্তৃক প্রশাসন কর্তৃক তো সেক্ষেত্রে বাড়িতে আদায় করার অনুমতি হয়েছে এবং সেটা কীভাবে হবে এটা উপর খুবই সংক্ষিপ্ত কারণ প্রোগ্রাম প্রায় শেষে শেষ আমি দু একটা কথা বলে শেষ করব আপনি এইভাবে যে বাড়িতে আদায় করবে তারা কিভাবে করবে এবং ধরেন যে কারো বিশটা সুরা মুখস্থ নাই বিশ টাকার নিয়ম পত্রে বিশটা সুরা লাগবে তো তার অল্টারনেটিভ সিস্টেমটা কি আছে এই ধরনের কিছু কথা বলে আপনি জাস্ট আমাদেরকে আর ছুটে আমি এটা তারাবির সাথে শেষ এড করছি যে অসুস্থতার বিষয়ে যখন কথা হচ্ছিল তো অসুস্থতা তো একদিকে অসুস্থতার জায়গায় রয়েছে কিন্তু সুস্থতার বিষয়টা অসুস্থতা এবং সুস্থতা আর রোজার যে বরকত এই ব্যাপারে এখন আমরা নিজেরা চিন্তা করলে বুঝতে পারবো রাসুল করিমের হাদিস দ্বারা দুরে মানসুরের মধ্যে প্রথম খণ্ড দুরে মানসুরের প্রথম খণ্ডের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সুমু তাসিহু মানে আল্লাহ রসুল বলছেন তোমরা রোজা পালন করো তার সাথে সুস্থতা লাভ করো এটা রসুলের বাণী যে তোমরা যদি রোজা রাখো তাহলে সুস্থ হয়ে যাবে এই জন্য যদি কেউ এমনি মাজুর রয়েছে সেটা ভিন্ন কিন্তু ইচ্ছা করে কেউ এরকম বানায় নিব না আমরা যে আমি তো সুস্থ বা এসে কিন্তু রসুলের বাণী রয়েছে তুমি তুমি রোজা রাখো সুস্থ সুস্থতা হয়ে যাবে এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যারা বিধর্মী অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বীরা এই রমজান শরীফকে নিয়ে গবেষণা করেছেন গবেষণা করে এমন রেজাল্ট পর্যন্ত গেছেন যে কিছু বিধর্মী তলমা করে মুসলমানও হয়ে গেছেন মুসলমানদের নবী এত সুন্দর নিয়ম করেছেন আল্লাহ পাক এমন বিধান দিয়েছেন যে সারা বছরের মধ্যে একটা মাস যদি শ্যাম সাধনা করে পেটের মধ্যেও কিছু মেশিনারি জিনিস রয়েছে সেগুলো রিফ্রেশ হয়ে যায় এবং বান্দা সুস্থতা লাভ করে এখানে আমি একটা কথা বলতে যে বর্তমান ডায়াবেটিক্স অনেক পেশেন্ট রয়েছেন যারা ডায়াবেটিক্স অজুহাত দেখা যাতে চান না তো আমি কিছুদিন আগে একটা প্রয়োগপত্রে করলাম চিকিৎসা স্বাস্থ্যে সেখানে অলরেডি বলা হচ্ছে যে যদি কেউ এই রমজান মাসে রোজা রাখে তো এই ধরনের ডায়াবেটিস ব্যক্তিদের জন্য বরং এটা উত্তম ডায়াবেটিসের সুগারের জন্য এটা বরং অর্থাৎ রমজান শরীফের কোনো বিকল্প নাই মানে ডিমেরিট বলে কিছু নাই ডিমেরিট এবং বিকল্প নাই নাজাদ মাগফিরাত রহমত আর রহমত পাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই তাহলে এখানে মোটামুটি আমরা বুঝতে পারলাম আর নামাজের বিষয় হ্যাঁ, শেষ করে আমি হ্যাঁ। বলতে চাচ্ছি যে এখন যে অবস্থাটা আমি একটু পূর্ব বলেছি এখনো বলি যে নিজে বাঁচুন আর একজনকে বাঁচতে সাহায্য করুন বর্তমান যে সময়টা আল্লাহ পাক এমন না যে তিনি ওয়াকিফ হাল সব কিছুর ব্যাপারে তিনি রোগ বিসুখ দেন তিনি শেফা দান করেন তো এই জন্য আচ্ছা। আবু হুরারা যেন বলেছেন যে প্রত্যেকটা সবাবের যে আমলের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় আল্লাহ বাড়ি দেন কিন্তু ইল্লা সম বাদে মানে এটা আমারই জন্য আমি আল্লাহ নিজের হাতে এটা প্রতিদান তো এই জন্য বর্তমান যে সময়টা এটা বাইরে গ্যাদারিং করার মতো নয় বাইরে ঘোরাঘুরি করার মতো নয় এবং মসজিদে বা এদিক সেদিকেও নয় নামাজ আপনি যত পারেন বিশ রাকাত বাড়ির মধ্যে আপনি এফতার করবেন বাড়ির মধ্যে এসে নামাজ আদায় করবেন বাসার মধ্যে বিশ রাকাত নামাজ সুরা দিয়ে বাসার মধ্যে তালাবাদ করে নামাজ পড়বেন কারণ এটা এটা আমি আরেকটা চিন্তা করলাম বাসাতে যদি আমরা নামাজ পড়ি এটাও রাসুলের পাকের হাদিসের উপরে আমল হচ্ছে আমি সংক্ষিপ্ত যেহেতু আমি হ্যাঁ, শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল বলেছেন যে আমাকে তিনটা জিনিস এমন দেওয়া হয়েছে যেটা না কোনো উম্মতকে দেওয়া হয়েছে আর না কোনো নবীর উপরে ছিল একটা হলো আমার উম্মতকে তামিমের বিধান দেওয়া হয়েছে বান্দা যখন পানি পাবে না আমার উম্মত তামিম দিয়ে তাম করে নেবে এটা আমার উম্মতের জন্য এটা আর কাউকে দেওয়া হয়নি আর আমি নবীকে সাফায়েতে কুবরা দেওয়া হয় আচ্ছা। সবচেয়ে বড় সাফায়েত এরকম কাউকে দেওয়া হয়নি তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলেন আমার উম্মতের জন্য তাম জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল করছেন তামাম জমিনে তো আমার উন্মতের মসজিদ এটা মনে করবেন না যে আমি বাড়িতে পড়ছি তাহলে আমাকে সব দিবে না মসজিদে গেলেই দিবে রসুল তো বলতেছেন আমার মতে জমিনে তামাম জমি মসজিদ বানানো হয়েছে মসজিদ বানানো হয়েছে এই বাণীটা আপনারা শুনে রাখেন তামাম জমিনে রসুলের পাকের উন্মতের মসজিদ কিন্তু জায়গা পাক কাপড় পাক স্থান পাক এগুলো হলে নামাজ আদায় হয়ে যাবে আর বর্তমান মজুদা হালের কারণে আপনি বাড়িতেও যদি ইবাদত করেন ওই খাইরুল হাকিমিন যিনি আল্লাহ পাক অন্তরের খবর জানেন হ্যাঁ, উনি কবুল করবেন এবং আশা করি মসজিদ থেকে কোনো অংশে আমি যে প্রশ্নটা করেছিলাম আপনাকে আমি সেটা একটু মনে খেয়াল করছি না যে আমি প্রশ্ন করেছিলাম যে ধরেন যে আমরা যারা হয়তো একটু জানি বাড়িতে না হয়তো জামাতে পড়লে সব একরকম বেশি বাড়িতে পড়লে সব একরকম দুটা দুই ধরনের ইয়ে আছে কিন্তু যেটা বলতে চাচ্ছি যে কেউ বাড়িতে পড়তে চাচ্ছে পড়লো এখন বিশ টাকার তারাপি তার সঙ্গে আবার এদিকে ঈশা নামাজ রয়েছে বিতের রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম তাকে বিশ থেকে বাইশ থেকে পঁচিশটা সুরা জানতে হবে তবে সে তারাবিটা আদায় করতে পারছে মানে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা মানুষ তার কাছে বিশটা সুরার সম্পদ নেই বা মুখস্থ নেই সে তো সর্বোচ্চ কুড়িয়ে দশটা কি বারোটা কি বারো চোদ্দটা সে কম বেশি জানতেন এখন আমাদের সমাজে অনেক ব্যক্তি আচ্ছা, আছে তো এইটার অল্টারনেটিভ মাস্টাররা কি আছে যে শেখ আরবিটা যদি পড়তে চায় তো সে একা পড়তে গেলে কিভাবে পড়বে একা যদি পড়তে চায় তাহলে সে উত্তম হলো যে আল্লাহ পাক সময় দিয়েছেন এই মাসের মধ্যে ছোট ছোট সুরা আছে হয় সে আল্লাহ যদি রহমত দান করেন সে সুরা ছোট ছোট শিখে নিবে আর আচ্ছা। বাড়ায় নিবে আর যদি তার পক্ষে সম্ভব না যতটুকু শিখতে থাকবে নামাজ তো বন্ধ থাকবে না নামাজও পড়বে রাত্রে আর দিনের বেলা হয়তো শিখতে করবে চেষ্টা করবে আর যতটুকু সে জানা আছে ওটাকেই সে রিপিট করবে দোহরায় সে পড়বে জি আমরা বুঝতে পারলাম যে এই মাসের মধ্যে সুযোগ পেলে কিন্তু নামাজের ছাড় নাই শিখে শিখে নিবে আর পাশাপাশি যে কটা তার জানা আছে সেটা দিয়ে সে রিভাইজ করে টাকা তারাবি আদায় করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত এসে মোটামুটি বুঝতে পারলাম তো সময়ত সুদী এবং শ্রোতা আমরা এটাই বলবো যে আজকে মাহের রমজানের মোবারককে নিয়ে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত পরিসরে ইনশাল্লাহ রমজান চলাকালীন সময় যদি সুযোগ হয় সামনে ইনশাল্লাহ আমরা যে মাজুরিয়াত এবং কাফারা নিয়ে যে কথাটা উঠেছিল এবং জাকাত তো এই আকিমুস সালাত ওয়াতুজ জাকাত বারবার কোরআনের মধ্যে তাগিদ দেওয়া হয়েছে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত জাকাতকে প্রদান করো তো এই জাকাতকে নিয়ে এবং আপনার কাফারাকে নিয়ে মাজুরিয়াতের যে ফিদিয়া যেটাকে বলা হয় এটা কিভাবে আদায় দেওয়ার নিয়ম আছে বা এগুলো কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা আলোচনায় যাব সেখানে তো এই ছিল আজকের মতো আমাদের পবিত্র মাহের রমজানুল মোবারকের বিষয়বস্তু নিয়ে আলোচনার মূল বিষয় তো দরবারে মুখতারিয়ার পক্ষ থেকে এবং আমাদের আজকে যে অনুষ্ঠানটা আমরা শিরোনাম দিয়ে রাখছি সত্যের বাণী তো এই সত্যের বাণীর পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটাকে আমাদের প্রত্যেকটা সুন্নি জনতা বিশিষ্ট দরবারে মুখতারি যত ভক্তবৃন্দ আশেখান রুইদান রয়েছেন সকলের উদ্দেশ্যে আমরা এই ভিডিও ক্লিপটা বা প্রোগ্রামটাকে আমরা ই করলাম আপনারা নিজে দেখুন ইমান আমালকে শক্ত করুন মজবুত করুন এবং এর মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে তাঙ্কিত যে নিয়ামতগুলো রয়েছে আমাদের প্রতি এই নিয়ামতগুলোকে সুস্থ সুন্দরভাবে আঁকড়িয়ে ধরে নিজের ইমান আমালকে হেফাজত করে আকিদা আহলে সুন্দর জামাতের ছায়াতলে থেকে আউলিয়া গ্রামের পদ অনুসরণ করে নিজেকে মুক্তির পথের দিকে যেন আমরা নিয়ে যেতে পারি এই প্রত্যাশা এবং আশা রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি আজকে আলোচনায় আমি মৌলানা ইসলাম মোহাম্মদ ওয়াকার আহমদ মুখতারি এবং আমার সিনহবাজন শাহজাদা খান এবং সেদাব আলী মুখতারিয়ার মুফতি হাফেজ মোহাম্মদ মাসুম আহমদ মুখতারি দুজন উপস্থিত ছিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাবার পালা তফিক দান করলে পরবর্তীতে আমরা একটু মাসাইল নিয়ে আপনাদের সামনে এবং মাসলা মাসাইল নিয়ে আলোচনায় আবার উপস্থিত হব সবাই কাছে দোয়া প্রার্থী এবং বিশেষ একটি জরুরি কথা বর্তমান দেশ এবং জাতির প্রেক্ষাপট অবস্থা ভালো নয় করোনা ভাইরাসে প্রত্যেকটা জায়গায় মানুষ আতঙ্কিত হয়েছে এই ধরনের এই সময় আমি একটা আবেদন করব নিজে বাঁচেন অপরকে বাঁচান দেশকে বাঁচান মুসলিম জাতি বাঁচান এবং বিশেষ করে রাষ্ট্রীয় যেহেতু আমরা নাগরিক সেহেতু রাষ্ট্রীয় যে নিয়মকানুনগুলো রয়েছে সরকারের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে আর পাশাপাশি মাহের রমজানুল মোবারক আসছে রহমত মাগফেরাত নাজাত নিয়ে এই সময় আমরা বেশি বেশি করে নিজের জন্যে নিজের পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য যারা সুন্নি আকিদায় রয়েছে মুসলিম উম্মার জন্য সুন্নি ভাই বোনদের জন্য সকলের জন্য দোয়া চেয়ে যেন আমরা এখান থেকে মুক্তি পেয়ে আল্লাহ তবাক আমাদেরকে নাজাদ মাগফেরাত করে রহমতের মধ্যে নিয়ে আসতে পারেন এই প্রত্যাশা এবং দোয়াই করি সে সঙ্গে আরেকটি কথা বলতে আমরা চাই যে সেটা হচ্ছে যে সকলকে দরবারে মুক্তারিয়ার পক্ষ থেকে বিশেষ করে আমাদের পক্ষ থেকে পবিত্র মাহের রমজান মোবারককে আহলান ও সাহালান প্রত্যেককে মাহের রমজান মোবারক মোবারকবাদ হোক আপনি কিছু সবাইকে আসন্ন রমজান শরীফের মোবারকবাদ জানাচ্ছি এবং অতি যোগ শখ সহকারে বাড়ির মধ্যে আপনারা ইবাদত বন্দী করার চেষ্টা করেন এবং দোয়া করেন আল্লাহ পাক রমজান শরীফের ওসিলের জন্য এই ভাইরাস বালা মুসিবতকে আমাদের থেকে তুলে নেন এবং আমরা আবার বা জামাত যেমন মসজিদ ভরে যাবে এবং ঈদগাহে যেন আমরা আবার ঈদের নামাজ একসাথে আদায় করতে পারি আল্লাহ এমন মাহল যেন তৈরি করে দেন এই ভাইরাসকে দূর করে দেন আমাদের থেকে রমজান শরীফের মোবারকবাদ জানিয়ে জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া তাআলা